লাইফটা পেন আমার প্যারা প্যারা প্যারা লাগে না ভালো মাথায় ভালোবাসার ক্যারা আমার জীবনটা শেষ খালি বন্ধু বন্ধু কইরা এই বন্ধুই আমার সারদের লেগা পিছন দেয় বইরা তারিখটা মনে নাই দিনটা শনিবার আমার বন্ধু আমার মারার লেগা হঠাৎ এসে খার পকেটে ফোন রানিং এ বাইজা উঠে কল আমার বন্ধু দিছে কল হ্যাঁ তো ঘুরতে যাবি চল লয়ে গেছে বন্ধু আমারে খালি একটা মাঠে কিকা বলা পাইনে আইয়া ফালাই দিছে বাটে ওরা কোন এলাকার কুতুব আমি কাউরে চিনি না কিন্তু কারে মার শরীরটার ব্লাড দিকে ফিল সময়টা বিকাল বাজে চাইটা ছয় নিজের হাতে কুস্তি খুন আমার খুঁজে ঢুকতে ভয় তো কিস্তি বড় বাইরে আমি সবই কুস্তি খুললা কলকাতা দিয়া ভাই কথায় গেছে বুঝলা নাম্বার করে দিছে ব্লক এখন চিনে না আমার তখন বুঝে গেছি ভাইয়া সার্থ কইছে গারে এই সার্থ না বুঝা আপন করছি যারে তারে এই লাইফটা পেন আমার প্যারা প্যারা প্যারা প্যারা লাগে না ভালো মানে হয় স্বার্থের লেগা পিছুনতে দেয় ভৈরা লাইফটা পেন আমার প্যারা প্যারা প্যারা ও লাগে না ভালো মাথায় ভালোবাসার ক্যারা আমার জীবনটা শেষ খালি বন্ধু বন্ধু কইরা এই বন্ধুই আমায় সারদের লেগা পিছনতে দেয় বইরা তারিখটা মনে নাই দিনটা শনিবার আমার বন্ধু আমার মারার লেগা হঠাৎ কেসে খার পকেটে ফোন রানিং এ বাইজা উঠে কল আমার বন্ধুই দিছে কল হ্যাঁ তো ঘুরতে যাবি চল লয়া গেছে বন্ধু আমারে খালি একটা মাঠে তুই থিকা বলা পাইনে আইয়া ফালাই দিছে বাটে ওরা কোন এলাকার কুতুব আমি কাউরে চিনি না কিন্তু কারে মারতি আইছে আয় মাথায় গেলে না ওই জায়গায় নগদ রানিং এ শুরু করলাম হিট একটা রে দিলাম পার দুইটা ব্লাড দিকে ফিট সময়টা বিকাল বাজে চারটা ছয় নিজের হাতে সত্যি খুন আমার কইলে ঢুকছে ভয় কই দিছি বড় বাইরে আমি সবই কইছি খুইলা কলকাতা দিয়া ভাই কথাই গেছে বুইলা নাম্বার কইরা দিছে ব্লক এখন চিনে না আমারে তখন বুঝা গেছি ভায়া সার্থ কইছে গারে এই সার্থ না বুঝা আপন করছি যারে তারে এই লাইফটা পেন আমার পেরা পেরা পেরা পেরা লাগে না ভালো মাথায় ভালোবাসার কেরা কেরা জীবনটা শেষ আমার বন্ধু বন্ধু কইরা এই বন্ধুই আমায় স্বার্থের লেগা পিছনতে দেয় ভুইরা